তো কেসে আপ তো হ্যালো গাইজ আজ আমরা কথা বলবো সাকি দ্য বে এ এস টি বেস কিন্তু ভাই বেস তো এম না হবে না বেস তো এম না হবে সে আমাদের ট্রিপলার ভাইকে নিয়ে অনেক কথা বলছে হ্যাঁ অনেক কথা বলছে মানে এগুলোর মানে কি যেসব ট্রিপলারের বোকাচোদা ফ্যান আছো হ্যাঁ আমরা বউ চোরা হ্যাঁ আর তোমার ফ্যানরা কি বউ চোরা তো তুমি ট্রিপল আর ভাইকে নিয়ে কথা বলো তার জন্য তুমি এক হাজার সাবস্ক্রাইব গেন করতে পারছো এক হাজার না কত সেটা জানি না সেটাও লুকিয়ে রাখছো হ্যাঁ আর তুমি সব ট্রিপল আর ভাইকে নিয়ে ভিডিও বানা ভিউ ইয়া করছো গেন করছো ওকে অ্যান্ড তুমি কি বললা এই ভিডিওর ভিতরে যে একটি ফ্রি ফায়ার নতুন এপিসোডে কিন্তু পরবর্তীতে কি হলো এটা ফ্রি ফায়ার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আমি নিয়ে এলাম নতুন একটি রোস্ট ভিডিও নিয়ে প্রথমে তো ফ্রি ফায়ার এপিসোড তারপরে আর নাকি রোস্ট হ্যাঁ এ কেমন roast and Free Fire game play হ্যাঁ ভাই বলবে একটু আজকেও কিন্তু পাশে আগুন লাগিয়েছি তুমি লাগিয়েছো অ্যান্ড আমি তোমাকে লাগাবো ওকে তো তোমরা সবাই চেনো সেই লুচ্চা কি বলে ক্রিমিনাল হালা হালালে কত ক্রিমিনাল আমার সয়ে ধরা পড়ছে যেগুলো আমি যদি তোমাদের সামনে ধরি তাই আমার দোষ কিন্তু আচ্ছা আচ্ছা তার ক্রিমিনালি তোমার কাছে কেন ধরা পড়লো আমরা কি নাই পৃথিবীতে নাকি তুমি একা আছো পৃথিবীতে যে তোমার চোখে ধরা পড়লাম চোখে ধরা পড়লো না জানতাম বাংলা গেমিং কমিটি তো দশ নামাইছে আসলে না ওই তোমাকেও বোকা চোদা বানাইছে ওর সাবস্ক্রাইবার নিজ সাবস্ক্রাইবারেরও বোকা চোদা বানাইছে বা হ্যাঁ, বুঝলাম আঙ্গুরে বড়া চড়া বানাইছে আঙ্গুরে যদি বড়া চড়া বানাইতো তাহলে মনে করেন আমরা এর সাপোর্টে থাকতাম না হ্যাঁ আমরা এর সাপোর্ট সাইডে দিতাম কারণ এ আঙ্গুরে মানে আঙ্গুলাকে দুই নাম্বারই করছে তাহলে আমরা তার সাপোর্টটা সাইডে দিতাম কেন কেন এখনও তার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে কমতেছে না কেন সে যদি আঙ্গুরে কোনো বড়া চড়া বানাইতো হ্যাঁ এই এই জিনিসটা আমার ক শুধু এখন আসা যাক আর ভাইয়ের প্রমোটের কথা নিয়ে হ্যাঁ ট্রিপল আর প্রমোট করলো কারে হোগা চোদার সাদিয়ারে যে যা কোনো স্কিল নাই স্কিললেস হ্যাঁ প্রমোট করছে সাদিয়াকে হুম সে তার সে মনে করো ভালো খেলা পারে না হয়তো ভালো খেলা পারে না তার জন্য তাকে প্রমোট করছে হয়তো তার পরিচিত কেউ হবে তার জন্য প্রমোট করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার ওকে অ্যান্ড সাদিয়া বললা তুমি স্কিললেস একজন গেমার তো তুমিও সর্বপ্রথম কিন্তু যখন খেলা শুরু করছো তখনও কিন্তু ভালো মতন খেলা পারতে না ওকে সেও হয়তো খেলা শুরু করছে ভালো মতন খেলা পারে না এরম না যে সবাই খেলা পারতে হবে এরম মানুষও আছে যারা খেলা না পারে যেমন আমি আমার আমার নিজের কথা বলি আমি আমি কিন্তু ভালো মতন খেলা পাই না তারপর কিন্তু গেমিং ভিডিওগুলো আমি সাজা ভালো মতন মানে মজার সিনগুলো ভিডিও বানায় ছাড়ি হ্যাঁ এটা একটু বোঝার চেষ্টা করো গাদা আলা গাদা বলার হইলার করে হালা ক্রিমিনাল কইছি না হালা আসলে একটা ক্রিমিনাল কি কম এগুলার সাপোর্ট করেন আপনারা আর আমরা যার ভালো গেম প্লে করি আমরা বলতে আমি নিজের বুঝাইতেছি না আসলে বুঝলাম না সব বাংলা গেমার গেলে তোর হোগা বেতাকা হ্যাঁ যে যার মতন কন্টেন্ট কন্টেন্ট বানাক এর তোর কি তোর দিক লাভ আছে তবে তোর মতন তুই কন্টেন্ট বানা আর কি করলি হ্যাঁ করে সাপোর্ট করেন কে হ্যাঁ হ্যাঁ করে সাপোর্ট করেন কে তুই তো নিজে সাপোর্ট পাইতেছ হলো ট্রিপল আর ভাইয়ের ভিডিও বানা ট্রিপল আর ভাইয়ের ব্যাড কথা বললে তার তুই সাপোর্ট পাইতাছস তোর হুদে হুদে কি সাবস্ক্রাইবার বাড়তাছে ইয়া বাড়তাছে একটা কারণ আছে তুই একজন জনপ্রিয় মানুষকে নিয়ে তুই কথা বল বলছস তার জন্য তোর সাবস্ক্রাইবারগুলো বাড়তেছে হ্যাঁ আমরা বলতে আর কি আমার আমার মতো না আর কি আমার জন্য অনেক ভালো প্লেয়ার আছে যারা ইউটিউবে চিফাই পড়ে থাকে তাদেরকে আপনারা সাপোর্ট করেন না লাইক ভাই ইউটিউব এমন না যে তোরা লোকমা দিয়ে ভাত খাওয়াই দিলাম তুই ওটা খাওয়া নিলি হ্যাঁ ইউটিউব এমন না ইউটিউব আছে হার্ড আছে আবার যারা কোনা কাঞ্চিতে বড় রয়েছে হেরা চাইতেছে উপরে উঠবো হ্যাঁ হেরা কন্টেন্ট বানাইতেছে হেরা একদিন না একদিন উঠবো হ্যাঁ আশাটা পূরণ হবে একদিন না একদিন হ্যাঁ আর তুই তো এটার ভিতরে কইতে লিলি মানে নিজের ভালোটা দেওয়াস অন্য কেউ ভালো দেওয়াস না আমার মনে হয় তুই জীবনে অন্য কেউ ভালো দেওয়াস না নিজের ভালোটাই ভালো মতন দেওয়াস তো এটাই ছিল আমার মিস্টার এর পর খুব মানে খুব থাকবে না কেন আপনারা বলেন যে নিজে প্রমোট নিয়ে গ্রো করছে সে নিজেই বলে যে আমি প্রমোট করবো না আরে बहन चौथ तेरी আরে হ্যাঁ প্রমোট লেয়া প্রমোট লইছে ফার্স্ট ফর ফল প্রমোট লইছে ঠিক আছে হ্যাঁ কিন্তু অতিরিক্ত প্রমোট লয় না আর যদি অতিরিক্ত প্রমোট লয়া থাকে সে কিন্তু কন্টেন্টগুলো ভালো মতন বানাইছে এটা একটু মাথায় ঢুকাইস গাদা হ্যাঁ কন্টেন্টগুলো কিন্তু এক একে লইছে এরম না যে প্রমোট লইছে আর কোনো ইয়া নেই কেমন নেই হ্যাঁ যদি লে ভালো পজিশনে না যেতে পারতো হ্যাঁ কিন্তু পাঁচ লাখে পৌঁছতো না হ্যাঁ যদি ভালো মতন কন্টেন্ট না বানাইতে পারতো হ্যাঁ এটা একটু মাথায় ঢুকাইস ভাই এখন মিস্টার ট্রিপলার ভাই প্রমোট করে নাকি আমাদের সেটা আমি বলি তো সে প্রমোট করেন একটা কারণের জন্য আমাদের ভালো জন্য আপনারা ইউটিউবে অনেক জায়গায় দেখবেন অনেক আইডি আছে যাদের বড় বড় বড় বড় আইডি যাদের সাবস্ক্রাইবার মনে করেন এক লাখ দুই লাখ তিন লাখ কিন্তু তার আপনি ভিডিওটা চেক করবেন ভিডিওতে ভিউ দেখবেন আপনারা এক হাজার দুই হাজার কমসে কম দশ হাজার ভিউয়ার থাকে হ্যাঁ এটা কেন জানেন আপনারা এটা এই প্রমোটটার জন্য অতিরিক্ত প্রমোট ভালো না যেমন বেশি খাওয়াটা ভালো না বেশি খাইলে প্যাট ফুলে গেলে হয়েছে কাম আপনি লড়তে পারবেন না জায়গা থেকে এটাই এমন যে বেশি প্রমোটটা লওয়া ভালো না আমি এই পর্যন্ত একটা জিনিসও প্রমোট করি নাই আর এখন আমি বলি মেন তো ওকে নিয়ে তো এখন আগুন লাগান শুরু হয়েছে শেষ হইব কবে এটা আমি জানি না হ্যাঁ, হ্যাঁ আর আপনারা এখন যারা যারা ভিডিওটা দেখছেন তো তাদেরকে বলি এটা কিন্তু আমি ভিউর আর ইয়ার সাবস্ক্রাইবার গেইন করার জন্য আমি ভিডিওটা বানাই ভিডিওটা বানিয়েছি আমি ট্রিপল আর ভাই একজন ফ্যান আর যারা যারা বাংলা গেমার আছে আমি অনেক অনেক ইউটিউবারের ফ্যান যেমন ইলিউশনিস্ট আছে তারপর ইন্ডিয়ার অনেকজনই আছে তাদের বড় ফ্যান তো আমি ট্রিপল আর ভাইকে নিয়ে শুধু এই কথাগুলো শুই না আমি ভিডিওটা বানাতে বাধ্য হ্যাঁ তো কেউ কিছু মনে করবেন না আর প্লিজ এই ভিডিওটা মানুষদের দেখানোর জন্য আপনার প্লিজ একটা শেয়ার করে দেবেন ওকে একটা শেয়ার করে দেবেন আর ভালো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক লোক কিছু করতে হবে না জাস্ট শেয়ার করবেন হ্যাঁ যেন আরও মানুষ দেখতে পারে তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য বাই বাই আর এটা ভাববেন না যে তাকে নিয়ে কথা শেষ হ্যাঁ তাকে নিয়ে আরও কথা আছে তো তাকে আরও দেওয়া দেবো জানেনি তো কী দেবো তো আমি শুধু তার জন্যই মুখটা মানে খারাপ করছি কথাগুলো তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড আলবিদা